এবার তোকে খবর কি আমি জানো কেন ভাই খবর এদিকে দিকে সবাই যে ফোন দে হ্যাঁ অনেক তো ঈদে সবাই ধরছে ঈদে তোকে মার্কেট মার্কেট করে দেওয়া লাগবে হ্যাঁ মানে ঈদের মার্কেট করা দিয়া বাসার কোনো লাইন আছে আপনার নেতা মানুষ আপনার পয়সা পাতি আছে আপনার কম বেশি সবারই কিছু দেবেনি দেবো হ্যাঁ সবাই দেবেন এটা সমাজ কিন্তু যে ওই যেগুলো আমি গোপনে কথাবার্তা কই হ্যাঁ ও জানে ওদেরও তো একটা আশা ভরসা আছে মানে কেমনে কি করবো ওদের কম বেশি তো কিছু দিতে ভাই আমার ধরবে আনে কিন্তু ধরবে আনে কিন্তু সবাই হ্যাঁ। যে কয়েকজনের আমি তো আস্তে আস্তে কাম বলাইছেন এখন ওই বুঝবে না অসময় টের পাইবে না সবাই যেভাবে ফোন দেওয়া ধরছে এখন তো যাওয়া লাগবে পলাই কে দেবাবি এখন একটা বুদ্ধি বাইর করে দিয়ে কি করা যায় ভাই কম বেশি অল্প অল্প করে দিয়ে দেন সবারই খুশি রে বুদ্ধি একটা হ্যাঁ, আমি আমার কথা আচ্ছা, বুদ্ধি পারবি ভাই আমি তো আমি সব কামই করবি কি জানো মোরে হাসপাতালে লই যাবি হ্যাঁ একটা ব্যান্ডেজ করবি করিয়া হ্যাঁ। এইবার আমার ছবি তুললিয়া ফেসবুকে হ্যাঁ। সবাই একটা সমানার দিবি ভাই গুরুতর অসুস্থ গেলে ভাইরাল করে দিম ভাইরাল ভাইরাল করে দেব গুরুতর ভাইরাল পুরো ভাইরাল হয়ে যাবে তোরা ফোন করে ফোন করে তোরা ভাইরাল করো কি ভাইরাল করি বাড়া ভাইরাল করো আপনি সময় কি কি সময় সময় তোমার তো অবস্থা তো আমি তো ভালো দেখতেছি কি হইছে কি তোমার অবস্থা পুরো খারাপ হইছে কি হইছে কি তুমি এই দেশের মাইয়ে যা আছে হ্যাঁ। সব তোমার লগে লাইন তুমি কয়টার লগে করবা লাইনের তোমার সমস্যা কি তোমার সময় ছাড়া পড়ে সবাই তাই আমার নালিশ করে ভাই নালিশ করলে সবাই কেউ হাতামাক খাই আমি মা তোমাকে তুমি একটা তুমি একটা রাশি হইলে রাশি মাইয়ের হে অবস্থা ও ঠিক মনে কথা কি ঠিক করবা তুমি কি ঠিক বেশি অলরেডি আমার বাড়ি আইয়া কাঠি বস্তা লই যে ভাই নাম আমার বাসান এই এই যে অমুকে ওই আলাদারের হয়ে তো আমার কাম বাজাই ওর মাথা উড়াই দিব ওর মাথায় ও নেবে হ্যাঁ, মাইয়া লইয়া তুই মাথা তুই লাগবে কয় হ্যাঁ। মুই মুই সব বুঝছিস কিন্তু ভাই না আমি তোমার অত মানে দেওয়া লাগবে না আমরা আমরা আমরা মানে। ভাই মুই তো ভালোর জন্য কইছি তোমার ভালোর জন্য কোয়া লাগবে না ভালোর জন্য কইলেও কি দোষ হয় ও সবরা ওর সবরা কি ভালোর জন্য কইলেও দোষ এ মিয়া মাইয়ে সব হেল হেল লাইন এদেশে মানুষ এদেশে আর থাকবে না উনি আমার রাশি প্রেম করার রাশি আমি কর্ম কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশি ও তোমাকে রাশি ডাই রাশি তোমরা তোমরা মোরা মোরা প্রেম তোমাকে ছয় বাজে কা মোরা প্রেম নাই মোরা আসি সোজার লাইনে ভাই তুমি তুমি আমার দারে জান কোনো নালিশ আই না দেখ তোমার নালিশ যদি আই ভাই হেলে কিন্তু খবর আছে তোমার ওই সমিতির মাইল ছিল চিন্তা তোমার আর লাগবে না ও বি হবে তো একটা কইছি আরো পাঁচটা আছে হ্যাঁ হ্যাঁ লাগলে পাঁচটা আমার হ্যাঁ। লোক আছে আমার লোকের মিটি মনে এই বুঝছে দেই আমি করে দিয়ে দিব বুঝছে দেই কিন্তু হ্যাঁ, কইলাম এরপর আমার দ্বারা হ্যাঁ, না তুমি যাও তুমি যাও বুঝ ওকে ঠিক আছে যাও এ ভাই এই উনি এই যে খিস ক্যাস লয় আমের সামনে খিস ক্যাস লয় আমি কিছু করেন না ভাইরা এটা হলে মাইয়ে কেস এখন ভাই খিস লওয়া যায় না হ্যাঁ মাইয়ে কেসে খিস হ্যাঁ। লওয়া যায় না এটা আস্তে কাম করতে হবে গোপনে খালি মোটে কইবে নলা পিটাই বাইন গেলাই দিবা এটা ফাইলতে বাইলি ফাইল না বোঝো না এক বাইরে কথা যাইবে না খালি মোটে একবার অর্ডার দেন আপনি ওই আমার জায়গা দিন একটা লেখিয়া ঠিক আছে বিয়েটা করিয়া হ্যাঁ। আগে জামেল লাগে বাং তোর মাথায় নেই এইবার ওরে জন্ম আনে ওরে ধরে কি ওর এবার দেখি আনে ওর কি হয় ভাই মোরে একটু কথা ভাই একটু কথা একটু কথা একটু মই একটু কথা ক ক ভাই মই যে মই যে বিয়ে করমু ঠিক আছে হ্যাঁ। বিয়ে করম আর মই বাড়ি কমু নাকি তোর বাড়ি কবি যে ওই মেবাইলে কত হইছে মেবাই আমি রাখছি বাইরে দেখ মন পড়ে হ্যাঁ বাড়িতে কবি লোকজনে মোর সিসি হবে না সিসি করলে তোর জায়গা লেখে দিতেছি না খবর ভালো কোন সমস্যা নাই এখন আপনার ওই আগের মানে অনেক ভালো ভালো তা আমি ওই যে চান্দাইতে দিন আগে চান্দাইতে দিন আচ্ছা আইলে ঠিক আছে ই আর আমার মাইয়ে লাগবে কিছু না না না আশা আচ্ছা, করি কেউ জানে না কিছু গোপন সব গোপন আচ্ছা, আচ্ছা। এবার এই চুয়াইছে সামনে আর কি তোরা হরসে হরসে কি ঈদে ঈদে তো মাতান কাম করে না কে ঈদ সামনে বাড়া ঈদে তো কমপক্ষে টাকা লাগবে দুই লাখ যে অবস্থা পোলাপান আছে বিভিন্ন লোকজন আছে আয় এগুলো দেওয়া লাগবে এখন বন্ত তো এখন নাই চিন্তা করতে আছি যে গরু তিনটে বেচছিলাম গরু তিনটে বেচমু আর আরেকখানে করে না তো ভাইয়া কারণ ঈদের সময় কি খবর কি তুমি কথা যাইছো আমার লাগে একটু কথা কথা তো এই আমার কথা কই তুমি থাও আমি কথা কই আই হ্যাঁ ইগো কয় নাম্বার বাবা তুমি সব জায়গায় সব দিক চাও কি কয় নামনে কয় নাম্বার ভাই কথা কইতে তুমি বুঝবা যাও যাও কও ভাই অন্য কথা তুমি বুঝবা না তুমি সব জায়গায় ঠিক আছে যাও যাও বুঝাই কথা বুঝি আর বুঝন লাগবে না মোরা কি কানা মোকে বুঝান লাগবে মোরা কি কানা খবর তো ভালো ঈদ আইসে হইতে আইলাম কিছু আমি তো আইসে আমিও উল্কা হইতে তোমাকে মার্কেট কি লাগবে কি তোমার লাগবে তো অনেক কিছু কিন্তু কইছে কিরম কিরম লাগে আমনে যদি বুঝতে ভাইয়া আমার কইলার লোক তুমি যা চাবা সব পাবা কি কি লাগবে তোমার কও খালি আমি কইলার কোন সাইডে আছি এইটাই তো বোঝার বিষয় কেমনে কব সব কিছু আমার শরম শরম করে আর শরম করা লাগবে না কও কি লাগবে কি কইবে লাগবে তো চুরি লাগবে আলতা লাগবে ওই যে ঈদে সুন্দর করে সাজ আঁকতাম আমের ল্যাম্পটা একটু বড় করে লাগতাম আমের নাম হ্যাঁ একদম লাভের মধ্যে লাগবে সাতাইশ রোজায় মার্কেটে নিয়ে সব মার্কেট করে দিই ঈদের পরের দিন কিন্তু মগো আমি চিন্তাই করি না আমি সব রেডি রেখে লাগে মনে করেন টুর দিমু টুরুর টুরুর বড় একখান টুরুর ঠিক আছে তুমি ওই হ্যাঁ, আরে চশমা রাখো হারা একটা চশমা চশমা যে হারা দিন ওই এই যে দেখ এই যে কাই এই যে এটা কয় নাম্বার আবার একটা মারে মারে হালার ঘুমাই বিলই মারে আগে কথা কত কই এই দেখুন কত নাম্বার এই যে চলে আমি কইলাম আমি ফুট লই গেলে দৌড় ওদিকে এটা কয় নাম্বার আরে ভাই আমি আপনি ভুল বোঝেন কা ভাই জিনিসটা আর ভুল বোঝেন কা ওই যে লগে থাও সামসামিটা হরো এই বাজতে যাবি কিন্তু এটা বাঁচবে তুইও বাঁচবি কে কয়টা সামলাবি তোরা দুইজনে আমি ঘটনা খুললে তো কইবেন জিনিসটা একটু খুললে কর খুললে কম ওই যে পুটুস পুটুস করতে গেছে ওদিকে আলার কিসের পুটুস পুটুস পুটুস করতে গেছে না কিসের কি তো বাগানে ঢুকছে দেখি ওই ওই যে যারে দেখছেন হ্যাঁ আপনি যেটা বলছেন ওটা না তা কি আমি কি বলছেন ওই আইছে মোরে লাগবে ওয়া লাগবে কি কিরদিন নেই কাম কি হ্যাঁ কিরদিন নেই আমি আবার ওদিকে এবার ওদিকে ফলো দিচ্ছেন ফলো দিয়ে আমার খেয়াল রাখতে হবে না ওমে কি যায় কি হরে খবর রাখতে হবে না তোমার নাম নেই খালি আসলে ভাই কিন্তু লোক লোক হিসাবে ভালো আমের আমের মনের মধ্যে এই মনটার মধ্যে আমের যে পয়জন এই জিনিস নামে খারাপ ভাবেন সে কেটা আমি জানেন হ্যাঁ তাই ঠিক আছে ভালো ভালো তো ভালো হলে আর কোনো কথা নাই তাহলে ঠিক আছে যা গেলাম যা কথাবার্তা কইয়েন পারলে হ্যালো শোনা হ্যাঁ তোমার লাগে একটা কথা আসলে ঈদ তো আইয়ে পড়ছে এখন বোঝো না মার্কেট টার্কেট করা লাগে সবাই তো কিনে কেটে হেলাইছে মোর লাগবে হয়েছে নেল পালিশ আর ওই শহরের মাইয়েরা কি জানি ওই গালে দে মেকআপ নাকি হেয়ে লাগবে আর চুলের চুলের কটা ক্লিপ দিও একটা জামাও লাগবে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি কিন্তু কিনে দেবা আর তুমি যে জামা কিনে দেবে হেই পরে কিন্তু তোমার লাগে আমি ঘুরতে যাম ঈদের পরে তুমি তাড়াতাড়ি একটু পাঠাই দিও ঠিক আছে